হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আবারও আসলাম নিউ অ্যানাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আমরা যাচ্ছি গাজীপুরের জয়দেবপুর রথমেলায় আজকে আমরা সম্পূর্ণ রথমেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন ইতিমধ্যে আমরা রথমেলায় চলে এসেছি চলেন আপনাদেরকে ঘুরে দেখাই মেলাতে আসায় আফরা অনেক খুশি হাঁটাহাঁটি করছিলাম এবং মেলার স্টলগুলি আমরা দেখছিলাম এখানে সার্কাস দেখা যায় মেলায় অনেক ভিড় ছিল তারপরও ঘোরাঘুরি করতে ভালোই লাগছিল চারপাশে এত খেলনা দেখে আপনারা সবই নিতে চাচ্ছিল পাখিগুলো কিনতে ইচ্ছে করছে কিন্তু পাখির জায়গা তো খাঁচায় না আকাশে

অনেকগুলো কসমেটিকের স্টল ছিল এই জায়গার জিনিসগুলো মোটামুটি রিজনেবলই ছিল মাত্র ত্রিশ টাকা আমার মাটির জিনিস অনেক ভালো লাগে তাই এখান থেকে একটি দেয়ালিকে কিনেছিলাম আফটার ট্রেন চালানো শেষ এদিকে শুরু হয়ে গেল ওর বাবার গোলাগুলি দেখেন বেলুন ফোটাচ্ছে হাত কিন্তু ভালোই সই তার এখন আমরা চানাচুর মাখা খাবো চানাচুর মাখাটা ভালোই ছিল এখন আমরা চটপটি ফুচকার স্টলে চলে যাব বেশ ভালোই ছিল তারপর আমরা চলে যাই পিঠার স্টলে এখান থেকে কিছু পিঠা এবং সাসলিক ট্রাই করলাম মজা ছিল রথমেলাটা মেলাটা আর একটু ঘুরে দেখলাম এখন আমরা চিংড়ি বাজার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব আমরা বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে